এটা কার ডাক কু আমার হচ্ছে না তাই না আমি আসলে পারি না আমার কণ্ঠে শুন নাই হ্যাঁ কিন্তু চেষ্টা চেষ্টা তো করি এটা কোকিলের ডাক তাই না কু আর একটা পাখি আছে না কা কা আচ্ছা দেখেন দুটো চেহারা কিন্তু একই রকম প্রায় তাই না কাক আর কোকিল কিন্তু ভালো লাগে কাকে কাকে ভালো লাগে ভালো লাগে কোকিলকে কু কেন ভালো লাগে কারণ হচ্ছে কোকিলের কণ্ঠে কি রয়েছে সুর রয়েছে আচ্ছা সুরটা কি সুরটা হচ্ছে এই যে ওঠানামা ও ঢেউ খেলে রে ও ঢেউ খেলে রে এই যে ওঠানামাটা এই যে হ্যাঁ হ্যাঁ তাই না কোকিল যদি এভাবে ডাকতো তাহলে আমরা জুতোটা করে মজাতে পারি ভালো লাগতো না তাই না সুরের জন্য ভালো লাগে সুরের জন্য তাই না সুরের জন্য ইংরেজি ভাষাটা হচ্ছে সুরের ভাষা সুন্দর ভাষা আমাদের বাংলা ভাষাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু ইংরেজিটাও সুন্দর তাই না সুরে ভাষা এটাই ভালো ভাষা দেখুন ওরা বলছে এডুকেশন এডুকেশন এডুকেশন আমি যদি বলি এডুকেশন অথবা এডুকেশন মনে হচ্ছে এদিকে শোন <laughs> কেমন লাগে এটা <laughs> এটা হচ্ছে এজু এজু এজু এজু এজু এজু এই যে এই যে হ্যাঁ এজু এজু এবার কেটা ছুড়ে মারেন এজু এজু খাই education দেখেন education education education education তার সরি হ্যাঁ education education education potato potato potato, potato, potato, potato. আলু আলু আলু আচ্ছা তাহলে আমরা এটা খেয়াল করব ইংরেজি ভাষাতে ইংরেজি শব্দে একটা জায়গায় তারা ঘামারে ঘামারে উপরে তুলে দিয়ে সব ছেড়ে দেয় অত এডুকেশনে কেটা জোরে বলবে হ্যাঁ বলবে কিভাবে তিনটা লি এখানে ফলো করে স্লোলি লাউডলি আর ক্লিয়ারলি তিনটা লি অর্থাৎ ওই যে স্ট্রেসড জায়গাটা এ যে খ্যাই কেটা স্লোলি বলবে লাউডলি বলবে এবং ক্লিয়ারলি বলবে আরগুলো দেখবেন ছেড়ে দিবে হ্যাঁ তখন মনে হয় কী বলো অর্ধেক কথা বলে অর্ধেক বলে না কেন এরকম আসল ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে ওই রকম যেরকম আমরা বাংলায় বলি না মো কেন মো ম খেয়াল করুন মন মন বলছি মন ম নটা একেবারেই কমে গিয়েছে কিন্তু সুরের কারণে হয়েছে মন কেন মানে না মানে না মন হ্যাঁ তাই না ঠিক ইংরেজি ইংরেজিতে এই খেলাটা চরম চরম চলে প্রত্যেকটা শব্দে হ্যাঁ ধরেন ওই যে পেঠাইটো পেঠাইটো হঠাৎ করে বলবে ইয়ে, ইংরেজিতে টেটো আবার কি ভাই এ can have some potatoes So what do you what do একজন ব্রিটিশ যদি এসে বলেন যে একটা দোকানে যে বলে can I have some can have can I have some potatoes sorry sir what is টেটো এই টাইটো তখন আলু দেখালো ও oh, স্যার <laughs> এটা তো পটেটো <laughs> এটা টেটো হইলো কবে বুঝেছেন ব্যাপারটা এরকম তো ওরা ওই এই খেলাটা চলতে থাকে কু এই যে ওঠা নামা ওঠা নামা কু হ্যাঁ এই ওয়েভ এই ঢেউটা ধরতে পারলে দেখবেন আপনার উচ্চারণটা এত সুন্দর হয়ে যাবে না যতটুকু সুন্দর হয়েছে আরও সুন্দর হয়ে যাবে এজু এজু এজু এজু edu education education education education নিত্যে তালে তালে না <laughs> এরকম আর কি তো টাইরো এডুকেশন প্রত্যেকটা শব্দ দেখবেন একটা জায়গা স্ট্রেস করে সেটা বলে কি quietly sorry clearly loudly and slowly তিনটা নিয়ে অনেক ধন্যবাদ ভালো থাকি ভালো রাখি